মাসুম মাহমুদ আপনি লিখেছেন ইসলামে স্বামীর ডাকে সাড়া না দিলে সারারাত রাত ফেরেস্তা লানত করেন কিন্তু স্বামী যদি স্ত্রীর ডাকে সাড়া না দেয় ছোট বাচ্চা থাকায় যদি দীর্ঘদিন আলাদা বিছানায় ঘুমায় তাতে কি স্বামী গুণাগার হবে না নিজ প্রয়োজন ছাড়া স্বামী স্ত্রীর বিছানায় ঘুমায় না স্ত্রীর অনুরোধ করার পর দেখুন এরকম পরিস্থিতিতে স্বামী তার স্ত্রীর প্রতি অবিচার করছেন কিনা সেটি মুখ্য বিষয় কারণ আল্লাহ তালা কোরআন করিম বলেছেন নবীল মারুফ অর্থাৎ হে পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো অতএব সুন্দর জীবনযাপনের পরিপন্থী হচ্ছে কিনা তিনি একান্তই স্বার্থপর মতো থাকছেন বাচ্চার দিকে তাকাচ্ছেন না এবং স্ত্রীর সাথে যে আন্তরিকতা এবং সৌহার্দ্য রক্ষা করা তার কর্তব্য নির্দেশ করেছেন তাকে সুন্দরভাবে থাকার জন্য সেগুলোও করছেন না তাহলে তিনি তো অন্যায় করছেন আর এরকম অন্যায়ের কারণে তিনি অবশ্যই তার অন্যায়ের মাত্রা ভেদে অপরাধ হিসাবে বিবেচিত হবেন জাকিয়া খানম আপনি লিখেছেন আমি অনলাইনে বিজনেস করি হোমমেড খাবারের পেজ রয়েছে আমার এক্ষেত্রে আমি যদি কেক বানিয়ে দেই জন্মদিন উপলক্ষে তাহলে কি আমার গুণা হবে জন্মদিন উদযাপন এটি যেহেতু করোনা এবং হাদিসের মূলনীতি মূলনীতির আলোকে একজন মুসলমানের জন্য জায়েজ নয় বিধায় আপনি যদি জানেন যে আপনার কেক এই কাজেই ব্যবহার করা হবে তাহলে এই পার্টিকুলার এই কাজের জন্য কেক বিক্রি করা বা বানায় দেওয়া আপনার জন্য জায়জ নয় তবে আপনি সাধারণ কেক দিয়েছেন সেটা দিয়ে তারা যে কোনো কাজ ব্যবহার করতে পারে সেটা তারা করে সেটা ভিন্ন বিষয় সেটা জায়জ হতে পারে